পেঁপের জুসটা কত করে ভাই পেঁপের জুসটা আমাদের হলো এখন পেঁপের জুসটার একটু রেট কম যখন মানে আমাদের এখানে আপনার কেনার উপরে বেসিস করে দাম নির্ধারিত করা হয় কারণ আমাদের রেট এক থাকে দেখা যাচ্ছে এখন এক রেট যখন জিনিসের দাম কম থাকবে তখন আরেক রেট থাকবে ঠিক আছে মানে সবসময় রেট এক থাকে মানে সিজনালি ফুলটের হ্যাঁ। দামটা একটু কম থাকে যখন হ্যাঁ, আনসিজন থাকে থাকে হ্যাঁ, এখন কত করে যাচ্ছে এখন আপনার পেপে ষাট টাকা আর আশি টাকা ষাট টাকা এর ভিতর কি একটা কমলা দেন কমলা যাবে এটার ভিতর কোনো পানি যাবে না যার এটা আসবে জুসই আছে একদম ইয়ে। পানি মানে না করার চিন্তা কমলার বিলিন্ডার থেকে আলাদা হ্যাঁ এটা আলাদা এটা কি চিনি যাচ্ছে হ্যাঁ এটা সোলার সোলার আপনি ইচ্ছা করলে নিতে পারেন না ইচ্ছা করলে না নিতে পারেন এটা যাচ্ছে পাঁচশো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে please like comment subscribe my channel and support me